তাহলে দুইটা করণীয় বললাম প্রথমটা হলো ভালো স্ত্রী নির্বাচন করা পুরুষরা আর মহিলারা ভালো স্বামী নির্বাচন করা নেককার স্বামী নির্বাচন করা আর দ্বিতীয় করণীয় হলো শিশুর জন্মের পরে নবজাতকের জন্য যে সমস্ত সুন্নাত আমলগুলো আছে সে আমলগুলো করে তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ করে নেওয়া দুইটা করণীয় বললাম এই জন্য একজন বাবা হিসাবে একজন মা হিসাবে সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হলো জীবন সঙ্গী জীবন সঙ্গিনী হিসাবে এমন একজন মানুষকে খুঁজে বের করা যিনি ভালো মানুষ আল্লাহর ভয় তার অন্তরে আছে ইমান আছে তাকোয়া আছে কোরআন হাদিসকে অনুসরণ করার মানসিকতা আছে এরকম জীবন সঙ্গী জীবন সঙ্গিনী খুঁজে বের করা এটাও সন্তানের দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্বের অংশ কিভাবে কারণ একজন ভালো স্ত্রী যদি আপনি পান তার থেকে একজন ভালো সন্তান আশা করা সহজ একই কথা মা বোনদের বেলায় প্রযোজ্য একজন ভালো স্বামী যদি পান যিনি আল্লাহর ভয় অন্তরে লালন করেন তাহলে তার দ্বারায় যে সন্তান দুনিয়াতে আসবে আশা করা যায় সেও বাবাকে অনুসরণ করবে এজন্য সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচন করার সময় সবার চাইতে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে তাকুয়াকে আল্লাহ ভীতিকে আজকাল বিয়ে সাদিতে ছেলেরা চায় শুধুমাত্র একটা সুন্দর মহিলা আর কিছু না রূপলাবণ্যটাই মেইন আর সাথে পয়সা করি হলে তো সোনায় সোহাগা আর মেয়েরা চায় একটা টাকার বস্তা ছেলে না কি চায় টাকার বস্তা কালা হোক সালা হোক এগুলা কোনো ব্যাপার না দরকার কি একটা টাকার বস্তা যার কারণে আজকে আমরা দেখতেছি আনুষ্কার মতো মেয়েদের এবং ওই যে তারা খুন করছে ওটার নাম কি দিহান এর মতো অমানুষরা জন্ম হচ্ছে ভাইরা আমার সন্তানদের প্রতি সন্তানদের জন্য বাবা মায়ের করণীয়ের অংশ হিসেবে বিয়ের আগে থেকে একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজতে হবে আমাদের নবীজি বলেছেন তুন কাহল মার আতুলি আর মেয়েদেরকে ছেলেরা বিবাহ করে চারটি জিনিস দেখে লিহাসবিহা ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা কেউ বংশ দেখে কেউ সম্পদ দেখে কেউ রূপলাবণ্য দেখে বিয়ে করে কেউ দিনদারিতা ধার্মিকতা আল্লাহ ভীতি আমল দেখে বিয়ে করে ফজফার বিজাতির দিন তুমি খেয়াল রাখবে দিনদারিতা দেখে আমল দেখে বিয়ে করবে তাহলে তুমি সফল কাম হব ভাইরা আমার দিনদার আল্লাহ ভীতি আছে আমলদার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যদি থাকে ঘরে খাবার না থাকলেও অশান্তি হয় না আর যদি দিনদারিতা না থাকে আর সব কিছু থাকে রূপ আছে লাবণ্য আছে সৌন্দর্য আছে পয়সা আছে সামাজিক অবস্থান আছে সবই আছে কিন্তু আল্লাহর ভয় নাই তাকোয়া নেই সে সংসারে শান্তি নাই এটাই বাস্তবতা এটাই আমরা আজকাল দেখি ভাইরা আমার এই জন্য সব কিছুর চাইতে গুরুত্ব দিয়ে নিজের স্ত্রী হিসেবে যাকে পাবেন তিনি দিনদার হবেন আমলদার হবেন দুনিয়ার জন্য খাই খাই করবেন না অল্পে তুষ্টের গুণ থাকবে পাঁচশক্ত নামাজি কালামি হবেন তাহাজুদ গুজার এখন তো সোনার হরিণ হয়ে গেছে যদি পাওয়া যায় ভালো আল্লাহর ভয় অন্তরে লালন করবেন এরকম মানুষ খুঁজে বের করা এটা সন্তানের অধিকার কারণ তার থেকে কি আসবে সন্তান আসবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বেশিরভাগ সন্তানরা মা বাবার ফটোকপি হয়ে থাকে কিছু ব্যতিক্রম হয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ফটোকপি হয় অতএব সন্তানের অধিকারের অংশ হিসাবে সৎ এবং নেককার জীবন সঙ্গী সঙ্গিনী তালাশ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য কোরআনে কারিমের সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তর সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তর এর শেষ অংশ পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াদুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বেশি বেশি করে পড়বেন আর খুঁজে খুঁজে বের করবেন অন্য কিছু চাই না আমলদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার জীবন সঙ্গী চাই তাহলে ইনশা আল্লাহ সেখান থেকে ভালো সন্তান আসবে পরবর্তী প্রজন্ম আসবে সন্তানের প্রতি দায়িত্বের অংশ হিসেবে এই ভালো সঙ্গী এবং ভালো সঙ্গিনী তালাশ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন দ্বিতীয় যে করণীয় সন্তানের প্রতি তা হল সন্তান জন্মগ্রহণ করার পর অনেকগুলো সুন্নত কাজ আছে এর মধ্যে থেকে একটা মিষ্টি সুন্নত আমাদের মধ্যে আছে সেটা হলো আকিকা গোস্ত খাওয়া যায় খাওয়ানো যায় একটা মজার সুন্নত এটা ছাড়া আর ম্যাক্সিমাম সুন্নতগুলো আমাদের সমাজে এখন আর নাই মানুষ জানেও না যেমন সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য একটা সুন্দর নাম রাখা সুন্দর কি রাখা নাম রাখা মনে রাখবেন সন্তান অমানুষ হওয়ার জন্য যত বিষয় দায় আছে এর মধ্য থেকে তার নামের কিছু না কিছু প্রভাব অল্প হোক বিস্তর হোক তার মধ্যে আছে থাকে এখন আজকাল নাম সব তালটু বল্টু নানটু রিঙ্কু পিঙ্কু জন্টু এমন এমন নাম এমন এমন শব্দ যে শব্দগুলো শুনলেও মনে হয় যে অস্থির অস্থির লাগে ঠিক না বে ঠিক মনে কোনো শান্তি আসে না সবাই এখন নতুন নাম খুঁজে পুরান নাম কেউ রাখতে রাজি না আবদুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম এ নামগুলাতে এখন আর মানুষ নাম রাখতে বলে যে আবদুল্লাহ নাম রাখতে বললে বলে যে অমুক খালাতো ভাইয়ের নাম আবদুল্লাহ আছে তো খালাতো ভাইয়ের নাম থাকলে সমস্যা কি অ্যারাবিয়ানরা একই পরিবারের তিন চারটা ছেলে সবগুলার নাম আবদুল্লাহ রাখে একটা নাম রাখে আবদুল্লাহ আউ্য়াল আর একটা আবদুল্লাহ সানি আর একটা আবদুল্লাহ সালেস আর একটা আবদুল্লাহ রাবে আবদুল্লাহ এক দুই তিন চার এভাবে নাম রাখে বাপের নামও আবদুল্লাহ অনেক সময় ছেলে দাদার নামও আবদুল্লাহ অনেক সময় নাতির নামও কি আবদুল্লাহ আর আমাদের দেশে আনকমন নাম খুঁজে আমকরণ নাম খুঁজতে খুঁজতে খুঁজতে এখন খিনজির নামেও রাখে কোরআনে পাইলেই রাখে প্রিয় ভাইরা আমার সুন্দর একটা নাম রাখা অর্থবহ নাম নবীদের নাম সাহাবিদের নাম আল্লাহর নামের আগে আবদুল্লাহ যোগ করে যে নামগুলো হয় এগুলো সবচেয়ে উত্তম নাম এই রকম নামগুলো সন্তানের জন্য নির্বাচন করতে হবে এটা সন্তানের পাওনা অধিকার আপনি তার সুন্দর একটা নাম রাখেন নাই তাহলে আপনি তার অধিকার খর্ব করেছেন রসুল আকরম সাল্লাম বলেছেন কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের বাপ মার নাম ধরে ধরে ডাকা হবে হাসরের দিনে অতএব তোমরা সন্তানদের জন্য সুন্দর অর্থবহ নাম রাখবা এই টালটু বল্টু নানটু এই সমস্ত শয়তান মার্কা নাম রাখা যাবে এটা হলো সন্তান জন্মের পরে করণীয় কাজগুলোর ভিতরে একটা কাজ আরেকটা হলো তাহনিক এটা তো পুরাই বিদায় হয়ে গেছে তাহনিক জানেন আপনারা তাহনিক এটা সুন্নাত অথচ তাহানিক কি জানেনি না তাহানিক হলো কোনো শিশুর জন্মগ্রহণ করার পর কোনো একজন নেককার আমলদার মানুষের মুখে একটা খেজুর দিয়ে ওই খেজুরটা উনি একটু খেয়ে বাচ্চার ঠোঁটে জিব্বা একটু ধরবে লাগাবে হালকা একটু রস যাবে তার মুখে মিষ্টি বা মিষ্টতা তার মুখে কিছুটাও যাবে হালকা হলে একটু লাগবে টাচ হবে এটাকে বলা হয় তাহনিক সাহাবা একরাম তাদের বাচ্চা হলে প্রিয় নবীর কাছে নিয়ে আসতেন নবী করিম সাল্লা সাল্লাম খেজুর খেয়ে চাবিয়ে বাচ্চার মুখে একটু লাগাই দিতেন এটার নাম কি তাহানি এ তাহানিক সুন্নাত হারাই গেছে কাউকে না পাইলে পরিবারের সদস্যদের মধ্যে একজন মোত্তাকি পরহেজগার নেকামলদার যে তুলনামূলক ভালো তাকে দিয়ে তাহানিক করাবেন বাচ্চা জন্মের পরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্না হলো তার জন্য দোয়া করা এটা তো আরো হারায় গেছে নাই হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুমা প্রিয় নবী সাল্লা সাল্লামের দুজন দৌহিত্র তাদের জন্মের পরে নবীজি তাদের জন্য একটা দোয়া করেছেন কি দোয়া দোয়া হলো আল্লাহ ইন্নি ওয়াইদু কুমা মিনের শৈতানির নজিম আও মিন হামাজাত শায়াতিন খোলাসা কথা হলো নবীজি দোয়া করেছেন আল্লাহ আমি এই শিশুকে শয়তানের আক্রমণ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি জন্মের পর পর ইন্স্যুরেন্স করে নেওয়া এটা হলো ইন্স্যুরেন্স জন্মের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে শয়তান থেকে মুক্তির জন্য দোয়া করা এখন আমরা কেউ করি না এই জন্য দিহানের মতো বদমাইশ পায়েন ঘরে ঘরে জন্ম হচ্ছে একটা হয়তো ধরা পড়ছে বাকিগুলা ধরা পড়ছে না দোয়ার খবর নাই তো স্ত্রী সবাসের সময় পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াতে কি আছে সে দোয়াতে একই কথা বলা আছে আল্লাহ নব অবগত যে সন্তান আসবে এর মাধ্যমে মিলনের মাধ্যমে সেই সন্তান যেন শয়তানের অ্যাটাক থেকে আক্রমণ থেকে নিরাপদে থাকে এখন দোয়া তো পড়ি না আমরা কেউ যা হচ্ছে সবগুলা শয়তানের আধার হয়ে বাইর হইতেছে এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পর তাদের হকগুলো আদায় করতে হবে আকিকা দিতে হবে আজান দিতে হবে কানে তারপরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা এটাও তো জানেনই না বেশিরভাগ মানুষ জানেই সন্তান জন্ম হলে তার মাথার চুল সপ্তম দিনে চাঁচার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা রূপা দিলে বিশ পঁচিশ টাকা হয় বেশি হয় না কারণ অল্প একটু চুল হয় আরও পাতলা অতএব চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করতে হয় আলহামদুলিল্লাহ আমি করেছি আমার সব সন্তানের সময় করেছি কিন্তু আমাদের দেশে মানুষ এই সুন্নাত জানেও সন্তানের হক কিন্তু এগুলা তার জন্মের পরে নবীজির সুন্নতগুলো পালন করে সে যেন ভালো মানুষ হতে পারে সেজন্য আপনি কাজগুলো করেছেন কিনা পদক্ষেপ নিয়েছেন কিনা এটা আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে কিন্তু বেশিরভাগ অভিভাবক এগুলা জানেও না তাহলে দুইটা করণীয় বললাম প্রথমটা হলো ভালো স্ত্রী নির্বাচন করা পুরুষরা আর মহিলারা ভালো স্বামী নির্বাচন করা নেককার স্বামী নির্বাচন করা আর দ্বিতীয় করণীয় হলো শিশুর জন্মের পরে নবজাতকের জন্য যে সমস্ত সুন্নাত আমলগুলো আছে সে আমলগুলো করে তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ করে নেওয়া দুইটা করণীয় বললাম